কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি কত কি বলতে বাকি কতটা চলতে বাকি তোর চোখের চাউনিতে বুক কতটা গলতে বাকি তোকে পেতে সভারাতে হারাতে যাবো নীল চেনের বাসন তোকে পেতে যাব নীলছে বাসন জানে মন তুই জীবন জানে মন তুই জীবন বল খুঁজি তোকে আর কি চলে আয় চুক্তি করে ভেসে যাই প্রেম সাগরে চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে চলে আয় চুক্তি করে ভেসে যাই প্রেম সাগরে চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে তোর কানে মন বাগানে ফুল ফুটবে আজীবন তোর কানে জীবন জানে মন উই জীবন বল খুঁজি তোকে আর কিসে তুই জলে বাতাসে মিশে দিন রাতি তাই বুনেছি আশা এ সব কুয়াশা পঞ্চমীতে প্রেম স্বামী আনা জানে মন তুই জীবন জান